আসসালামু আলাইকুম ইটস মি মোহাম্মদ আহমদ জয় এবার এসেছি নাটোরের রাজবাড়ি ইতিহাস ঘাটলে দেখা যায় অষ্টাদশ শতকের শুরুতে নাটোরের রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো ছয় সালের পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীর চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর রাজা রাম জীবন চৌধুরীর নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো ছয় সালে ছোট বড় আটটি ভবন আছে দুটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে রাজবাড়ির বেষ্টন করে আছে দুই স্তরের বের চৌকি যাকে আমরা ব্রেঞ্চ বলি রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির তাকেশ্বরী শিব মন্দির এবং যাওয়ার পথেই পাখির কিচিরমিচির শব্দ পুরো এলাকার দুটি অংশ বিভক্ত ছোট তরফ ও বড় তরফ নাটোরের রাজবাড়ি প্রতিষ্ঠার তারিখ সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ এটি আঠারো শতকের একটি জমিদার বাড়ি অভ্যন্তরীণ জায়গা পঞ্চাশ দশমিক বিয়াল্লিশ একর যুব পার্কও আছে উনিশশো সালের রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলার প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় একটি পুকুর আজকে আমরা অনেক আগে এসে পড়েছি তাই গণভবনে ঢুকতে পারবো না গণভবনের বাইরের অংশ দেখতে ঠিক এরকম ধন্যবাদ পাশে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম